হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আপনার একটি ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট বা একটি ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন ডিলিটটা হচ্ছে এরকম আপনার একটি জিমেলে অনেকগুলো চ্যানেল হতে পারে সেখান থেকে হয়তো আপনার একটি ইউটিউব চ্যানেল দরকার নেই তো আপনি কিভাবে ডিলিট করবেন সেই বিষয়টি আজকে বিস্তারিতভাবে দেখানো হবে তো এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ক্রমে যে কোনো একটি ব্রাউজারে ইউটিউবটি ওপেন করে নিব নেওয়ার পরে দেখুন এখানে ইহার লেখা আছে আপনার যে চ্যানেলের লোগো বা নাম সেটা দিয়ে থাকবে যদি কোনো নাম থাকে কোনো যদি লোগো না থাকে আপনার ইউটিউব অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনার নামের প্রথম অক্ষর যেটা থাকবে চ্যানেলের সেই নামের একটা অক্ষর এখানে এসে থাকবে এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে চলে যাবেন ইউটিউব স্টুডিও নামের জায়গাটিতে তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে গেলাম এখানে আসার পর আপনারা চলে যাবেন সেটিংয়ে তো আমার এই চ্যানেলটির এখন কোনো প্রয়োজন নাই আমি ডিলিট করতে চাচ্ছি তো এরপর চলে যাবেন চ্যানেল অ্যাডভান্স সেটিং নিচে আসবেন একটু ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন এরপর দেখুন এখানে রয়েছে channel managers add or remove ম্যানেজার্সের উপর ক্লিক করে দেবেন এখানে দেখুন চলে আসছে আপনার ওই অ্যাকাউন্টটা তো আমি এটা ডিলিট করবো এখন এখানে দেখুন ডিলিট অ্যাকাউন্টের অপশনটি চলে আসছে তো ডিলিট করে দিব এরপর আপনার থেকে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিয়ে নেবেন ওই জিমেলের যে জিমেলের আন্ডার এটা খোলা ছিল তো দেওয়ার পর দেখুন এখানে দুইটা জিনিস রয়েছে তো এখানে যে জিনিসগুলো থাকবে আপনার ভিডিও কন্টেন্ট সবগুলো ডিলিট করে দেওয়া হবে আপনার চ্যানেল থেকে দেখুন এখানে বলে দিছে যে yes I knowledge that I am still respond এখানে কি কি হবে আমি বলি প্রথমত আপনার যে কন্টেন্টগুলো থাকবে সব কিছু চলে যাবে আপনি যে কমেন্টগুলো যেগুলো করছিলেন সব চলে যাবে আপনার হচ্ছে লাইক করা ভিডিও তারপর হচ্ছে কমেন্ট ওই চ্যানেল থেকে যে কমেন্ট করছিলেন সব চলে যাবে প্লাস আপনি যদি কোনো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন বা কোনো কিছু কিনে থাকেন এই অ্যাকাউন্টের আন্ডারে সেগুলো চলে যাবে তো এটাই বলা আছে এখানে তো আমরা এটা কনফার্ম করে দিয়ে ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে এই অ্যাড্রেসে আর কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না তার মানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে তো এই ছিল আসলে আপনি কোনো একটি চ্যানেল কিভাবে ডিলিট করবেন তার নিয়ম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার ডিলিট হলো কি না এই বিষয়টি আর এদিকে দেখুন একটি ভিডিও আসতেছে এটিতে ক্লিক করে দেখতে পারেন আপনার চ্যানেল সম্পর্কে আর এদিকে রয়েছে একটি প্লে লিস্ট সেটাও দেখবেন আর মেন জিনিসটা হচ্ছে এখানে দেখুন দুইটা চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো হচ্ছে আমারই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে